শ্রী গুরুজয় হিন্দু ধর্ম লোক সমাজে যত প্রকার ধর্ম প্রণালী অধুনাতন প্রচলিত আছে তার মধ্যে হিন্দু ধর্মের ন্যায় অন্য কোনো ধর্মের এমন পরিণতি বা পরিপুষ্টি ঘটেনি যে কোনো ধর্মীকে জিজ্ঞাসা করিবেন কোন ধর্ম ভালো সে তখনই বলিবে আমার ধর্ম ভালো গোড়ামি করতে নেই ধর্মের নামে গোড়ামিতে মহাপাতক হয় ধর্মের নিন্দা নরকের কারণ তাই বলি সকলের বিচার শক্তি জ্ঞান শক্তি ও অনুভব শক্তি সমস্তই আছে অনুভব করুন বিচার করুন সাধন করুন পথ পরিষ্কৃত হইবেই যে ধর্ম আচরণ করিলে মানুষ নিজ অভিজ্ঞতায় সমস্ত প্রত্যক্ষ অনুভব এবং প্রত্যক্ষ দর্শন করিতে পারে তাহাই শ্রেষ্ঠ ধর্ম বলে বিবেচিত হওয়া উচিত এই জন্য আমি সনাতন হিন্দু ধর্মকে শ্রেষ্ঠ বলছি হিন্দুগণ ধর্মকে চতুষ্পাদ বৃষ বলিয়া সংজ্ঞা দান করিয়াছেন মনুসংহিতায় এবং বৃষোৎসর্গ পদ্ধতি তের উল্লেখ পাওয়া যায় ধর্মকে চতুষ্পাদ বৃষ বলিবার উদ্দেশ্য ধর্মের চতুষ্পাদ সাধককে বোঝানো চতুষ্পাদ অর্থে চারি ভাগে পূর্ণ এক এক পাদ ধর্মাচরণে এক এক জগতের জ্ঞান হয় ও তদ্বিষয়ে ইন্দ্রিয় শক্তির স্ফূর্তি পরিণতি ও সামঞ্জস্য লাভ হইয়া থাকে জগৎ চারিটি চক্ষু কর্ণ প্রবৃত্তি বহিরিন্দ্রিয় দ্বারা যে জগৎকে জানিতে পারা যায় তাহাকেই বহির্জগৎ বলে ধর্মের প্রথম পাদের আচরণ ও সাধনা দ্বারা বহির্জগৎ বশীভূত হয় ও তাহার উপর ক্ষমতা বিস্তার করা যায় এ সম্বন্ধে স্বামী বিবেকানন্দের জ্ঞানযোগে আরও বিশদ পাবেন মন অন্তরিন্দ্রিয় মনের বিষয়ে যে জগৎ তাহাই অন্তর্জগৎ অন্তর্জগৎ বৃত্তিময় বৃত্তি মানস বিকার ধর্মের দ্বিতীয় পাদের সাধনা দ্বারা এই জগৎ আয়ত্তীভূত হয় সত্যেন্দ্রীয় গ্রাহ্য জগৎকে বৌদ্ধ জগৎ বলে বুদ্ধি সত্যেন্দ্রিয়ের গ্রাহ্য ধর্মের তৃতীয় পাদ সাধন দ্বারা এক অদ্বিতীয় এবং সত্যস্বরূপ ভগবান আমাদের বুদ্ধির গম্য হন ইহাতে তাহাকে জানা যায় তাহাতে নিশ্চয়ান্তিকা বুদ্ধি আরোপিত হওয়ায় তাহার স্বরূপ দর্শন করা যায় আর বিবেকগ্রাহ্য জগৎকে আধ্যাত্ম জগৎ বলে বিবেকী ধর্মজ্ঞানের সাধন বিবেক যখন এক ব্রহ্ম ব্যতীত সকলকে তুচ্ছ করিবে তখনই ভগবান গাঢ় প্রেমের সঞ্চার হইবে ধর্মের চতুর্থ পাদ সাধনায় এ ভগবত প্রেম লাভ হয় যে সম্প্রদায়ের ধর্মপদ্ধতি সাধন দ্বারা ইহা হয় তাহাই শ্রেষ্ঠ ধর্ম হিন্দু ধর্মের বিধান পদ্ধতিতে ওই চারি প্রকার ইন্দ্রিয় শক্তির স্ফূর্তি সামঞ্জস্য ও পরিণতি হইলেই ওই চারি জগতের তত্ত্ব নির্ণয় সামর্থ্য ও সর্ববিষয়ে সিদ্ধিলাভ করিতে পারা যায় তাই হিন্দু ধর্মকে শ্রেষ্ঠ বলিয়াছি বর্তমানে মর্তধামে যত প্রকার প্রসিদ্ধ ধর্ম প্রচলিত আছে তার মধ্যে হিন্দু ধর্মের মতো প্রাচীন ধর্মপ্রণালী আর নেই শুধু প্রাচীন নয় এই ধর্মের আদি কোথায় তাহা নির্ণয় করাও দুঃসাধ্য হিন্দু ধর্ম যে বেদমূলক সেই বেদের আদি কোথায় তাহা নির্ণীত হয় নাই তাহা শ্রুতি পরম্পরায় অতি প্রাচীনকাল হইতে চলিয়া আসিতেছে এ কারণ বেদের অন্যতর নাম শ্রুতি হিন্দু শাস্ত্রমতে এই শ্রুতি পরম্পরাগত বেদ প্রতি সৃষ্টিকালে আবির্ভূত হয় এবং প্রলয়ে বিলীন হয় সুতরাং প্রতি কল্পান্তে যখন বেদের পুনরাবির্ভাব ঘটে তখন এই বিশ্ব সংসার যেমন অনাদি নিত্যরূপে চিরকালই সৃষ্ট হইতেছে বেদও তদ্রূপ বেদ যদি সনাতন ও নিত্য হয় সেই বেদমূলক ধর্ম তদ্রূপ সনাতন ও নিত্য সেই জন্যই হিন্দু ধর্মের অন্যতর নাম সনাতন ধর্ম এই সনাতন ধর্মের প্রাচীনত্ব বিবেচনা করিলে বৌদ্ধ জৈন খ্রিস্টীয় শিখ পার্সি মোহাম্মদীয় প্রবৃত্তি ধর্মপ্রণালীকে আধুনিক বলিতে হয় যাহা আধুনিক তাহা উৎপন্ন ধর্ম এ সমস্ত উৎপন্ন ও আধুনিক ধর্মপ্রণালীর সহিত হিন্দু ধর্ম এইরূপে বিভিন্ন হইয়াছে শুধু প্রাচীনত্ব ধরিয়া হিন্দু ধর্ম প্রভিন্ন নয় সেই সমস্ত উৎপন্ন ধর্মের সহিত হিন্দু ধর্মের প্রকৃতিগত বিভিন্নতা আছে গঙ্গা যেমন স্বর্গ হইতে নামিয়া শতমুখে পাতালে প্রবেশ করিয়াছেন হিন্দু ধর্ম তেমনই নিবৃত্তি প্রমুখ স্বর্গদেশ হইতে নামিয়া প্রবৃত্তি প্রমুখ শত সম্প্রদায় বিভক্ত হইয়া জনসমাজে প্রবেশ করিয়াছে কিন্তু সেসব সাম্প্রদায়িক সাধনা পথের গতি একমুখী এই গতিপথের এক বা অন্য স্তরে সব সম্প্রদায় ও ধর্মপ্রণালী আছে হিন্দুর সকাম ও নিষ্কাম পথ আছে দেবদেবীর স্থূল শাখার উপাসনা এবং সূক্ষ্ম শাখার উপাসনাও আছে শাক্ত আছে বৈষ্ণব আছে খ্রিস্টান মুসলমান আছে জৈন আছে শিখ আছে বৌদ্ধ আছে ব্রাহ্ম আছে সম্প্রদায়ভেদে সবাই আছে এমন সার্বভৌমিক ধর্ম আর নাই এ ধর্ম সর্বপ্রকার অধিকারীর জন্য প্রচারিত হইয়াছে তাই সর্ববিধ অধিকারী ও সম্প্রদায়ভুক্ত জনগণ এই ধর্ম মধ্যে পরিদৃষ্ট হয় ঘোর বিষয় হইতে ব্রহ্মবিদ তত্ত্বজ্ঞানী পর্যন্ত এই ধর্মের আশ্রিত হিন্দু ধর্মের সাধন প্রণালী এই জন্য সম্পূর্ণ বয়বী হিন্দু ধর্মাবলম্বী জনগণের মধ্যে যিনি যেরূপ পূজা পদ্ধতি অবলম্বন করুন না কেন সে সকল পূজাই এক অদ্বয় ব্রহ্মের উপাসনা কি স্থূল সাকার কি সূক্ষ্ম সাকার কি নৈস্ত্রীগুণ্য সাকারের সাধক সবই ব্রহ্ম উপাসনা সর্ব উপাসনায় একমুখী হইয়াছে এমন উদার ও উচ্চশিক্ষা অন্য কোনো ধর্মেই দেখিতে পাইনি হিন্দু ধর্মের উদার গর্ভে সর্বাধিকারী জনগণকে গ্রহণ করিবার জন্য সর্ববিধ ভক্তকে আশ্রয়দান করিবার জন্য হিন্দু ধর্মের এই উদার শিক্ষা তাহাতে স্থূল দেবদেবীর উপাসক স্বর্গ বা বৈকুণ্ঠ সুখকামী নিষ্কাম ধর্মগানী সূক্ষ্ম ঈশ্বর উপাসক সবাই আছেন কারণ সবাই ধর্মের তপস্যা পথের পথিক সবাই একদিকে যাইতেছেন সবাই ক্রমে ক্রমে ঈশ্বরের নিকটবর্তী হইতেছেন হিন্দুর ধর্মপথ এতই প্রশস্ত ও সুদীর্ঘ হিন্দু ধর্মের এই প্রশস্ত পন্থায় সর্ববিধ হিন্দু সম্প্রদায় ভক্ত ও তত্ত্বজ্ঞানী এবং খ্রিস্টান মুসলমান জৈন শিখ বৌদ্ধ ব্রাহ্ম সকলেই থাকিয়া অনন্ত ব্রহ্মপদ মুখে অগ্রসর হইতেছেন এই ধর্ম প্রণালীতে অদ্বৈত জ্ঞানের সহিত ঐশী ভক্তি মিলিত হইয়া হিন্দু ধর্মকে পূর্ণাবয়ব ও সর্ববিধ জনগণের আশ্রয়ভূমি করিয়াছে ইহা বিশ্বব্যাপী ধর্ম প্রণালী হিন্দু ধর্ম সাধকের অধিকার অনুসারে বিভক্ত হওয়াতে তাহার কলেবর অতি বৃহৎ হইয়া গিয়াছে সংসার ত্যাগী সাধু সন্ন্যাসীদের ধর্ম হইতে সামান্য জনগণের ধর্মাচার পদ্ধতি সমস্ত হিন্দু ধর্মের দেহ সুতরাং যাহারা হিন্দু সমাজস্থ সামান্য জনগণের ধর্মপ্রণালী দেখিয়া বিবেচনা করেন এই বুঝি হিন্দু ধর্ম তাহারা এক দেশদর্শী সে সামান্য জনগণ আচরিত ধর্মপ্রণালী হইতে এই ধর্ম যে ক্রমে ক্রমে কত উচ্চস্তরে উঠিয়া গিয়াছে তাহা বিচার করিলে এ ধর্মের সর্বনিম্ন স্তর অতি সামান্য বলেই বোধ হইবে যদিও সেই স্তরের লোকসংখ্যা সর্বাপেক্ষা সমধিক তথাপি তাহা মূলদেশ মাত্র যেমন পর্বতের মূলদেশ সুবিশাল এবং প্রকাণ্ড তদ্রূপ উচ্চ উচ্চ দেশের লোকসংখ্যা ক্রমশই কমিয়া গিয়াছে কমিয়া যাইলেও তাহারা সবাই হিন্দু ধর্মভুক্ত বরং উচ্চ দেশের ধর্মাবলম্বীগণ ধর্মের পবিত্রতা ও প্রকৃত মূর্তি আরও বিশদ করিয়া দেখাইতেছেন পর্বতের উচ্চ উচ্চ দেশে উঠিলে যেমন নবনব দেশ দৃষ্টিগোচর হয় এ ধর্মেও তেমনি উচ্চ উচ্চ দেশে নবনব আধ্যাত্ম তত্ত্বাবলীর সুন্দর দেশ প্রত্যাক্ষীভূত হয় শেষে চূড়া দেশের অনন্ত আকাশে কেবল একম অদ্বিতীয়ম হিন্দু ধর্মের এই সকল মহান তত্ত্ব না বুঝিয়া বর্তমান যুগের অন্য ধর্মাবলম্বীগণ সভ্য শিক্ষিত পাশ্চাত্য দেশীয়গণ তথা পাশ্চাত্য শিক্ষা বিকৃত মস্তিষ্ক পথহারা ভারতবাসীর মধ্যে অনেকেই হিন্দুগণকে পৌত্তলিক জড় উপাসক ও কুসংস্কার আচ্ছন্ন বলিয়া তাচ্ছিল্য করিয়া থাকেন হিন্দুগণ বহুদিন হইতেই অধীনতা শৃঙ্খল পড়িয়া জড়ো হইয়াছে কাজেই হিন্দুকে জড় উপাসক প্রবৃত্তি যাহা ইচ্ছা বলা যাইতে পারে নতুবা যে জড়বাদগণের অনুষ্ঠিত ধর্মের অস্থিমজ্জা পৌত্তলিকতা কাম কামনায় কলুষিত তাহারাই হিন্দুগণকে পৌত্তলিক বলেন যাহাদের ধর্ম এখনও খঞ্জ বালকের ন্যায় উঠিয়ে দাঁড়াইতে সক্ষম নয় তাহারাই হিন্দু ধর্মের নিন্দাবাদ করে থাকেন ইহা বিস্ময়ের বিষয়ে সন্দেহ নাই যদি বুঝিতে চেষ্টা করো তবে দেখিবে হিন্দু যাহা করে তাহার এক বিন্দু কুসংস্কার মিথ্যে নয় হিন্দু যাহা বোঝে এখনও তাহা ত্রিসীমানায় পৌঁছিতে অন্য ধর্মাবলম্বীগণের বহু বিলম্ব আছে হিন্দু ধর্ম গভীর সূক্ষ্ম আধ্যাত্মিক বিজ্ঞানে পূর্ণ ইহা বুঝিতে চেষ্টা করো জানিতে পারিবে জড় বৈজ্ঞানিক বা অন্যান্য দেশের অথবা শিক্ষিত ও সজ্জনা আখ্যাধিকারী হিন্দু ধর্ম নিন্দুকগণ জড়াতিরিক্ত কিছু বোঝে না বলিয়া হিন্দুকে জড় উপাসক বলিয়া থাকে জড়বিজ্ঞানে এ তত্ত্ব বুঝিতে পারা যায় না কিন্তু ইহা বুঝিতে পারে যে যতদূর আলোচিত হইল তাহার পরে আরও কিছু থাকিল আলোচনার শেষ হইল কিন্তু আলোচ্য বিষয়ের শেষ হইল না যাহা খুঁজিলাম তাহা পাই নাই কিন্তু খোঁজ শেষ হইয়া গিয়াছে শেষ মিলিল না পাশ্চাত্য জলবিজ্ঞানের বিখ্যাত পণ্ডিত হার্ভার্ড স্পেন্সার আক্ষেপ করিয়া আরও স্পষ্টভাবে বলিয়াছেন the ultimate mystery continues as great as ever the problem of existence is not solved. It is simply removed further back. The nebular hypothesis throws no light on the origin of diffused matter and diffused matter as much needs accounting for as the concrete matter. The genesis of atom is not easier to conceive than the genesis of a plant. Nay, indeed, so far from making the universe a less mystery than before, it it makes it a great mystery এই তো জড়বাদীদের অনুসন্ধানের চরম ফল ইহার কারণ এই যে যে বস্তু খুঁজিতে হইবে তাহার মতো দর্শন শক্তি আবশ্যক হইবে ব্রহ্মবস্তু তত্ত্ব অবগত হইতে হইলে ব্রহ্মতত্ত্বের সত্তা সম্ভবত হওয়া চাই যোগীর সমাধি ভিন্ন তাহা সম্ভব নয় সে যোগ হিন্দুরা আবিষ্কার করিয়াছেন সে তত্ত্ব হিন্দু ধর্ম প্রণালীতে বিধিবদ্ধ আছে আমি সেই তত্ত্বই আস্তে আস্তে প্রকাশ করার চেষ্টা করছি মাত্র হিন্দুর দর্শন শাস্ত্রের পর্যালোচনায় প্রতীত হয় যে আমাদের শাস্ত্রীয় মতামত নানা বাদানুবাদ দ্বারা স্থাপিত হইয়াছে যখন যে মত উঠিয়াছে তখনই পণ্ডিতগণ বলিয়া উঠিয়াছেন সে কথার প্রমাণ সুতরাং হিন্দু দার্শনিকরা প্রমাণ ভিন্ন এবং পূর্বপক্ষ খণ্ডন না করিয়া কোনো কথার মীমাংসা করেন নাই ধর্মের এমন তন্নতন্ন বিচার আর কোনো জনসমাজের ধর্মশাস্ত্রে দেখা যায় না হিন্দু জানে যে কেবল শাস্ত্রবাক্য আশ্রয় করিয়া ধর্ম নিরূপণ করা কর্তব্য নয় কারণ যুক্তিহীন বিচার দ্বারা ধর্মহানি হইয়া থাকে তাই হিন্দু শাস্ত্রে কি লৌকিক কি অলৌকিক সর্ববিধ তত্ত্বেরই বিশেষ প্রকার উপযুক্ত প্রমাণ প্রদত্ত হইয়াছে হিন্দু ধর্মকে নিন্দা করিবার পূর্বে একবার তত্ত্বগুলি বিচার করিতে ও নিজের ধর্মপ্রণালীর প্রতি দৃষ্টিপাত করিতে অনুরোধ করি অদূরদর্শী ব্যক্তিগণ হিন্দু সমাজস্থ সামান্য জনগণের ধর্মপ্রণালী দেখিয়া এবং তাহার প্রকৃত তথ্য ও মহান ভাব না বুঝিয়া যে সকল নিন্দাবাদ করিয়া রসনা কলুষিত করেন সেই সামান্য জনগণের ধর্ম হইতে নিশ্চয়ই কোনো সাধকের নিরাকার ব্রহ্ম উপাসনা পর্যন্ত আমি আলোচনা করার চেষ্টা করিব আশা করি আপনারা তাহাতেই হিন্দু ধর্মের বিশ্বব্যাপকতা ও গভীরতার পরিমাণ উপলব্ধি করিতে পারিবেন প্রথমত এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব অধিকার ভেদাদি সমাজ ধর্ম সম্পর্কে আজকে এই পর্যন্তই শ্রী গুরুজয় শ্রী গুরুজয় শ্রী গুরুজয়